হ্যালো গাইস আপনার সবাইকে স্বাগত জানাই আপনারা প্রায় সবাই ভাবছেন মানে কি আংশিক লকডাউন দিয়ে দেওয়া হয়েছে কলেজ বেঞ্চ রোটেশন সব বন্ধ করে দেওয়া হয়েছে তো আপনার একটা ডাউট হবে কি আমাদের কি স্কলারশিপের টাকাটা দেবে এই বিষয়তে আজকে আলোচনা করব তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো গাইজ আমরা চলে এসেছি অল অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নতুন একটা নোটিফিকেশন দিয়েছে last date of verification from institute block municipality district level দশ এক দুই হাজার বাইশ তার মানে আপনারা বুঝতে পারছেন যে ইনস্টিটিউট মিউনিসিপ্যালিটি লেভেলের থেকে লাস্ট ডেট দিয়ে দেওয়া হয়েছে তার সবার অ্যাপ্লিকেশনটাই দশ তারিখের আগে ভেরিফাই করে দেওয়া হবে ডিস্ট্রিক্ট লেভেলের থেকে ডিস্ট্রিক্ট লেভেলের থেকে ভেরিফাই করে দেওয়ার পর আপনার কী ধরনের একটি স্ট্যাটাস দেখাবে চলো আজকে দেখি ট্র্যাক অ্যাপ্লিকেশনে আপনারা ট্যাপ করবেন আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে তারপর আপনারা নিজের ইনস্টিটিউশন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে একটা পপ আপ নোটিফিকেশান আসবে ওই নোটিফিকেশানটা ওকে করে দেবেন আপনারা নিজের অ্যাপ্লিকেশনটা দেবেন অ্যাপ্লিকেশনটা দেওয়ার পর আপনারা নিজের সেশন দেবেন সেশন দেওয়ার পর আপনার ক্যাপচা ফিল আপ করে আপনার চেক স্ট্যাটাসে ক্লিক করবেন আপনারা দেখতেই পারছেন যে ভেরিফাইড ফ্রম ডিস্ট্রিক্ট ইলেভেন আর ওয়েটিং ফর লট জেনারেশন দেখতে পাচ্ছেন কি ডিস্ট্রিক্টের থেকে ভেরিফাই করে দিয়ে এসে এখন লট নাম্বার দেবেন তার মানে কি লট নাম্বার দেওয়ার পর আপনার টাকাটা পেয়ে যাবেন আপনারা সবাই টাকা পেয়ে যাবেন চিন্তা করার কোনো কারণ নেই আপনার ডিস্ট্রিক্টে ফান্ড আসার পর আপনাকে লট নাম্বার দিয়ে দেওয়া হবে লট নাম্বার দেওয়ার পর আপনাকে টাকা দিয়ে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য খুবই ধন্যবাদ